ফেসবুকে আপনার নামে যদি কেউ ফেক আইডি ওপেন করে থাকে কিংবা আপনার কোনো কন্টেন্ট আপনার কোনো ছবি কিংবা আপনার ভিডিও ফেসবুকে যদি আপনার অনুমতি ছাড়া কেউ আপলোড করে থাকে সেটা আপনি চাইলে চব্বিশ ঘন্টার মাঝে ফেসবুক দিয়ে রিমুভ করাতে পারবেন এটা খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও বর্তমানে একের পর এক কন্টেন্ট চুরি হচ্ছে ছবি চুরি হচ্ছে ইভেন ফেক আইডি ওপেন করা হচ্ছে আমি দেখে দিচ্ছি কিভাবে সেটা করতে হবে প্রথমে গুগলে চলে যাবেন গুগলে গিয়ে লিখবেন রিপোর্টেড ফর কপিরাইট কন্টেন্ট এটা লিখলে দেখবেন প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা আপনি ক্লিক করবেন আমি আপনাকে দেখে দিলাম এখানে দেখুন আপনি প্রথম অপশনটা ক্লিক করবেন আপনি ওনার আপনার নাম লিখবেন এখানে আপনার অ্যাকচুয়াল অ্যাড্রেস লিখবেন এই বক্সে সেখানে আপনার জিপ কোড দিতে হবে এবং এখানে আপনার ইমেল অ্যাড্রেস যেখানে আপনার ফেসবুক আইডি ওপেন করা আপনার সাথে কন্ট্যাক্ট করা যাবে দুইবার লিখতে হবে এরপরে আপনি অ্যাকচুয়ালি কোন দেশে সেটা লিখতে হবে আপনি বাংলা সিলেক্ট করেন এরপরে আপনি এটার যে ওনার আপনার ফুল নেম দিবেন এবং আপনি কি রিপোর্ট করতে চাচ্ছেন ভিডিও টেক্সট কিংবা ফটো সব সিলেক্ট করে দিবেন এখনো যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এই প্রথম বক্সে কিন্তু আপনার যদি ফেসবুক আইডি থাকে সেই আইডি লিঙ্ক দিবেন বা আপনার যে কপিরাইট যে ভিডিওটা বা ছবিটা আপলোড দিয়েছে লিঙ্ক দিবেন এবং নিচের বক্সে দিবেন যে আপনি রিপোর্ট করতে চাচ্ছেন মানে যে লিঙ্কটাকে রিপোর্ট করতে চাচ্ছেন এরপরে আপনি এখানে সিলেক্ট করবেন যে this is my copyright work বা আপনি এই ভিডিওতে আছেন বা আপনার নাম আছে এখানে গিয়ে আপনি একটা ডিটেলস লিখবেন যে কিভাবে এটা আপনার লিখতে হবে মেনলি যে আপনি কি কি কারণে এই কন্টেন্টটা রিপোর্ট করছেন এবং কিভাবে আপনার সিকিউরিটি করছে এখানে গিয়ে আপনি আপনার সিগনেচার দিয়ে দিবেন এবং সাবমিট করে দিবেন বেশ তারপরে দেখবেন ফেসবুক থেকে আপনাকে এরকম মেসেজ পাঠাচ্ছে আপনার কন্টাক্টটা রিমুভ করা হবে